জীবনে স্কুল থাকে না যত আছে হাসাহাসি যত আছে ভাগাভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারাকারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না রুট করে ফিরে এসে রুট করে নিয়ে যাবে সময় তো ধরে থাকায় আর হবে না তুই প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড় I'll conoceu tua Dame 谢谢木木猪猪。